প্রিয় দর্শক আপনারা দেখছেন একটা মোটর সাইকেলে আরবি লেখা এবং কাবা শরীফের ছবি মক্কা মদিনার ছবি দিয়ে ডিজাইন করা হয়েছে তো আমার কথা হচ্ছে যে মানুষটা এই গাড়িটাকে ডিজাইন করেছে আরবি লেখা এবং মক্কা মদিনা দিয়ে হ্যাঁ জানিও উনি ইসলামকে ভালোবেসে করেছেন তবে মার তার মাথায় কি এটা ঢুকেনি সে আরবি লেখার ডিজাইন এবং মক্কা মদিনাকে ডিজাইন করে সে মোটর সাইকেলের উপরে উঠে চালাবে এবং তার পাটা মোটর সাইকেলের উপরেই রাখবে এবং কোনো সময় পবিত্র কোনো সময় অপবিত্র হয়ে গাড়িতে উঠবে গাড়ি চালাবে কখনো কখনো এরকম হতে পারে যে প্রস্রাব করে পানিও নেওয়া হয়নি গাড়িতে উঠে গিয়েছে আবার বন্ধু বান্ধব কেউ আর গাড়িতে উঠবে পাটা কিন্তু গাড়িতে রাখবে তাহলে কোরআন শরীফে পা লাগবে oh, বিদায় বা ময়লা লাগবে বিদায় কোরআন শরীফ কোরআন শরীফের জন্য একটা প্যাকেট করা হয় আর কোরআন শরীফে যদি একবার কখনো পা লাগে তিনবার সালাম করতে হয় মানে খুব যত্ন এবং খুব আদবের উপরে কোরআন শরীফকে রাখা হয় এবং কোরআন শরীফ নিচে রাখা হয় না কোরআন শরীফ উপরে রাখা হয় কোরআন শরীফ পায়ের নিচে যাতে না পড়ে সেটাও খেয়াল করি আমরা তো এই মানুষটা যে মোটর সাইকেলে এই ডিজাইনটা করলো তার মাথায় ঢুকে নিয়ে যে আমার পা মোটর সাইকেলে পড়বে আমি পবিত্র অপবিত্র হয়ে মোটর সাইকেলে মাঝে মধ্যে উঠবো তাহলে এটা তো আরবি লেখাকে আরবি হরফকে মক্কামদিনার এগুলাকে আমার আমার পা স্পর্শ হবে কিংবা অপবিত্র হয়ে আমি গাড়িতে উঠবো তখন এটা আমার গোনা হতে পারে এটা তো বড় ধরনের একটি গোনার কাজ উনি করে ফেলছে উনি যেটা ভালোবেসে করছে কিন্তু এটা গুনার কাতারে গিয়ে পড়ে গিয়েছে প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন উনি যে কাজটা করেছে আসলে কি ভালো করেছে নাকি খারাপ করেছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন